হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন ভালো আর আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওয়াটারমার্ক লাগিয়ে নেবেন আপনার ভিডিওতে তো ওয়াটারমার্ক মানে হচ্ছে আপনার পুরো ভিডিওটা চলতেছে এদিকে একটা লেখা থাকে ভিডিওর এক কর্নারে যে সাবস্ক্রাইব করুন অথবা আপনার চ্যানেলের লোগো থাকে যেখানে ক্লিক করার পর এখান থেকে সাবস্ক্রাইব বাটন বের হয়ে আসে তো সেটা করার জন্য আমাদেরকে কাস্টমাইজেশনে চলে যেতে হবে এরপর চলে যেতে হবে ব্র্যান্ডিংয়ে এরপর দেখুন এখানে থেকে আছে ভিডিও ওয়াটারমার্ক তো এই ভিডিও ওয়াটারমার্কটা আমরা এখন কি করব ঠিক করব তো এখানে প্রথমে আপনাদেরকে অপশন আসবে অ্যাড করা তো এটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনাদের যে পিকচারটি সেটি আপনারা বের করে নেবেন এরকম সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের এখানে ক্রপ করার অপশন আসবে এরপর ওকে দিলে এরকম হয়ে যাবে এরপর এন্ড অফ ভিডিও দেখুন যে ডিসপ্লে টাইম কোন টাইমে এই আপনার ওয়াটারমার্কটা শো করবে কাস্টম স্টার্ট টাইম দিলে আপনারা নিজেরা টাইম দিতে পারবেন এখানে যে এত সেকেন্ড পর গিয়ে স্টার্ট হবে এন্টায়ার ভিডিও দিলে মানে ভিডিও শুরু থেকেই থাকবে আর এন্ড অফ ভিডিও মানে ভিডিও লাস্টের দিকে গিয়ে হয়ে যাবে তো আমরা এন্টায়ার ভিডিও দিলাম আর চেঞ্জ দেওয়ার পর এখানে আপনারা পাবলিসটি ক্লিক করে দেবেন দেখবেন যে আপনাদের ভিডিও এই যে দেখা যাচ্ছে এখানে আপনাদের এটা ভিডিও এই সাইডে এই লোকটা শো করবে এটার উপর ক্লিক করে এদিক দিয়ে সাবস্ক্রাইব বাটন বের হয়ে আসবে তো এখানে ক্লিক করলে সাবস্ক্রাইব করা যাবে তো বন্ধুরা এই ছিল আসলে আপনারা কিভাবে আপনাদের ভিডিওতে আপনাদের চ্যানেলের ওয়াটারমার্ক লাগিয়ে নেবেন আশা করি ভিডিওটি ভালো লাগছে ধন্যবাদ সবাইকে